এবং বাংলাদেশের ভূমিকম্পের ইতিহাস সম্পর্কে একটু জেনে আসা যাক বিগত দুইশো বছর ধরে বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের ভূমিকম্পের ইতিহাস পাওয়া যায় যেখানে মাঝারি থেকে বড় ধরনের ভূমিকম্প রেকর্ড রয়েছে মূলত পশ্চিমারা এদেশের আসার পর থেকেই ভূমিকম্পের তালিকা লিপিবদ্ধ করা শুরু হয় উনিশশো সালে এই ভূখণ্ডে প্রথম ভূমিকম্পের হদিস পাওয়া যায় এতে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় অনেক স্থানে মাটি দুইভাবে বিভক্ত হয়ে পড়ে সতেরোশো বাষট্টি সালে প্রয়ঙ্কারী এই ভূমিকম্পের ফলে চট্টগ্রামের উপকূলের দিকে বেশ প্রভাব পড়ে কয়েকটি দ্বীপ স্থায়ীভাবে ডুবে যায় আবার কিছু অংশ উপরে উঠে আসে ঢাকায় প্রায় পাঁচশো লোকের প্রাণহানি ঘটে নদ নদী ও খাল বিলের পানি উপরে উঠে আসে এবং পরবর্তীতে পানি নেমে গেলে নদীর তীরে মরা মাছের স্তর পড়ে থাকে বলা হয় একটি নদীর পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল সীতাকুণ্ড পাহাড়ে আগ্নেয়গিরির সৃষ্টি হয় আঠারোশো সাতানব্বই সালে বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণায় দেখা যায় আঠারোশো সাতানব্বই সালে ভারতের আসামে রিক্টার স্কেলে আট মাত্রার বেশি ভূমিকম্প অনুভূত হয় যার কেন্দ্রবিন্দু ঢাকা থেকে দুইশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত ছিল তবুও ঢাকার দশ ভাগ ভবন তাতে ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালে আসামের এই ভূমিকম্পের মাত্রা ছিল আট দশমিক চার কেন্দ্র অবস্থিত ছিল মিশমি পাহাড়ে এই ভূমিকম্পটি বাংলাদেশেও অনুভূত হয়েছিল তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি উনিশশো সালে মহেশখালী দ্বীপের ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক দুই এর ফলে বাড়িঘরের ফাটল দেখা দিয়েছিল দু সালে এক বছরে মোট চল্লিশ বারের মতো চট্টগ্রামের মাটিতে ভূকম্পন অনুভূত হয় ওই বছরে ইন্দোনেশিয়ার সুমাত্রায় নয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হানে ভয়াবহ এই ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ভারত মহাসাগরের তীরবর্তী চোদ্দটি দেশে দুই লক্ষাধিক মানুষের প্রাণ হারায় এর মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও দুজনের প্রাণহানি ঘটে থেকে দু সাল পর্যন্ত ভূমিকম্প নিয়ে কাজ করা ডিজাস্টার ফোরামের তথ্য মতে সর্বশেষ দশ বছরে বাংলাদেশের মোট সাতাশি বার ভূমিকম্প সংঘটিত হয়েছে বাংলাদেশে দু সালে সর্বোচ্চ চব্বিশ বার ভূমিকম্পন অনুভূত হয় দু থেকে দু সালের মধ্যে ভূমিকম্পনের সংখ্যা বেশ ছিল তবে দু ও দু সালে তা কমে আসলেও প্রাণহানির সংখ্যা তুলনামূলক বেশি ছিল এই দুই বছর মোট তেরো জনের মৃত্যু হয় শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূতকের কিছু অংশ আন্দোলিত হয় এই রূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে বলা হয় ভূমিকম্প কম্পন তরঙ্গ থেকে যে শক্তির সৃষ্টি হয় তা ভূমিকম্পের মাধ্যমে প্রকাশ পায় এই তরঙ্গ ভূগর্ভের কোনো নির্দিষ্ট অঞ্চলে উৎপন্ন হয় এবং উৎসস্থল থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড থেকে এক দুই মিনিট স্থায়ী হয় তবে কিছু কিছু ভূমিকম্প আট থেকে দশ মিনিটও স্থায়ী হয় মাঝে মাঝে কম্পন এত দুর্বল হয় যে তা অনুভব করা যায় না কিন্তু শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প ঘরবাড়ি ও ধন সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অসংখ্য প্রাণহানি ঘটে